হ্যালো উবিয়ার আসসালামু আলাইকুম আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা ফরম্যাটিং মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটিং দেখতেছিলাম আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে ফরম্যাটিং দেখানো হয়েছিল আজকে আমরা ফরম্যাটিংয়ের আগেও আমরা ফন্টটা দেখছি আমাদের আগের ভিডিওতে এটা দেওয়া আছে তবু আজকে আবার ফন্টটা দেখি ফন্ট হলো লেখার বিভিন্ন ডিজাইন এই ডিজাইনগুলোকে আমরা চেঞ্জ যদি আগে লিখে ফেলি তাহলে সেটাকে চেঞ্জ করতে অবশ্যই ব্লক করতে হবে আর যদি লেখার আগে সেই ফন্ট নির্বাচন করে নিই তাহলে আর ব্লকের প্রয়োজন নেই এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের লেখা নিতে পারি এই যে এখানে আমাদের বিভিন্ন ইংরেজি ফন্ট লেখা আছে সেগুলো থেকে আমরা নিয়ে কাজ করতে পারি এখানে এক এক রকম এক এক ফন্ট দিতে পারি তবে সাধারণত আমাদের নর্মাল ফন্ট হলো টাইম নিউরোমান্স আমরা নর্মাল লেখার জন্য যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক পর্যায়ে কাজ করছি সুতরাং আমরা নর্মাল ফন্ট নিয়ে কাজ করব আমাদের নর্মাল ফন্টটা হলো time new roman time new roman দিলে আমাদের নর্মাল ফন্টে কাজ করবো ফন্টের পরে এখানে একটা পয়েন্ট আছে লেখাটা কতটুকু বড় হবে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সাধারণত বারো বা সর্বোচ্চ তেরো দেব এটা হলো আমাদের নর্মাল ক্ষেত্রের ফন্ট তারপরে সাধারণত আমরা সাবজেক্টটাকে একটু মোটা করি সেই মোটা করার জন্য আমরা কী ব্যবহার করব বোল্ট এটা যে বোল্ট এটাকে যদি আমি আগেও বলছি পূর্ব লেখাকে কোনো চেঞ্জ করতে হলে অবশ্যই ব্লক করতে হবে আমরা এখানে ক্লিক করে একবার বোল্টে ক্লিক করলে বোল্ট হয়ে নর্মাল ফন্ট হয়ে যাবে বোল্টে যদি ক্লিক না থাকে তাহলে এটা ধূসর থাকবে আর যদি এটাতে থাকে তাহলে এটা শর্ট একটা কমান্ড আছে আমরা কন্ট্রোল বি দিলেও হয় কন্ট্রোল বি দিলে একবার দিলে বোল্ট উঠে যায় সিটি আর এল দিলে বি আবার দিলে বোল্ট হয়ে যায় এটা হলো বোল্ট আর ইটালিক কন্ট্রোল আই দিলে ইটালিক হয় ইটালিক মানে একটু বাঁকা টাইপের লেখা হবে সেটা আমি আগেও বলছি আবারও বলছি যে পূর্বে যদি লিখে ফেলি সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই ব্লক করতে হবে এই ইটালিকের শর্ট কমান্ড হলো কন্ট্রোল আই একবার দিলে কোন ইটালিক উঠে যাবে আবার দিলে কোন আচ্ছা তারপর আন্ডারলাইন আমরা অনেক সময় অনেক লেখার নিচে আন্ডারলাইন দিই ঠিক একইভাবে পূর্বের লেখা থাকলে ব্লক করে নিতে হবে কন্ট্রোল এই ইউতে ক্লিক করলে হবে ইউতে ক্লিক করলে হবে আবার ক্লিক করলে একবার ক্লিক করলে উঠে যাবে একবার ক্লিক করলে হবে এটা single underline control U control ইউতে সিঙ্গেল আন্ডারলাইন হয় এখানে আরও আন্ডারলাইন আছে যেই ধরনের আন্ডারলাইন দিতেছে তার উপর সিলেক্ট করে আমরা কাজটা রেখে দিলে আবার এটা থেকে উঠাইতে হলে অন্য একটাতে দিলে বা কন্ট্রোল ইউ দিলে সিঙ্গেল হবে সিঙ্গেল হওয়ার পরে আবার উঠিয়ে দিতে পারবো এই হলো আমাদের ফন্ট এবং বোল্ট ইটালিক করা আছে আরেকটা জিনিস আমরা এখান থেকে করব সেটা হলো মূলত আমরা যদি বাংলা যেহেতু বাংলাদেশে ইউজ করব আমরা বাংলা লেখার জন্য এই একটা সফটওয়্যার ইউজ করি সেটার নাম হলো কি বিজয় বিজয় বিভিন্ন মডেল আছে বিজয় বাউন্ন আছে বিজয় একুশ আছে বিজয় লিখুনি আছে বিভিন্ন কিছু আছে সেখান থেকে আমরা বিজয়টাকে সিলেক্ট করে নেব বিজয়টাকে সিলেক্ট করলে আমাদের হিডেন বাটনে চলে যায় এই যে হিডেন এখানে আসলো তারপর এটা হিডেন বাটনে চলে যাবে অথবা এখানে যদি আমরা প্রিন্ট করে রাখি তাহলে এখানেই থেকে যাব তো আমাদের এখানে থাকার পরে আমরা যদি বাংলায় লিখতে যাই তারপরে alt control B alt control B থাকলে এই যে একটা ফ্ল্যাগ মোড থাকবে সেটা হলো বাংলা মোড আবার অল্টার কন্ট্রোল বি চাপলে অ এ L T R CTRL R L keyboard থেকে ধরে বি চাপলে আবার এই মুডটা চলে আসবে এটা ইংরেজি মুড আবার alt control B Bangla mode কিন্তু বাংলা মুড নেওয়ার সাথে সাথে আমাদের এই ফন্ট থেকে বাংলা ফন্টও নিতে হবে ফন্টও নিতে হবে বাংলা ফন্টও নিতে হবে Sutonny MJ Bangla normal font Sutonny MJ হলো আমাদের বাংলা নর্মাল ফন্ট আমরা এটা নেওয়ার পরে এন্টার দিয়ে আমরা এখানে যখন কাজ শুরু করব সেই কাজটা যখন শুরু করব তখন আমাদের বাংলা লেখা আসবে বাংলা লেখা শুরু করলে আমাদের বাংলা লেখা আসবে আমাদের দেশ আমাদের দেশ কোথায় বাংলাদেশ আমরা সহজেই এই জিনিসগুলো সবগুলোর সহজেই করতে পারি এবং এই কাজটা করার জন্য বাংলা লেখার জন্য আমরা এই বিজয় সফটওয়্যারটা ইউজ করব এবং আমার সাথে সাথে আমাদের কি করব আমাদের এই মুডটা চেঞ্জ করার সাথে সাথে ফন্টও চেঞ্জ করে দেবো তাহলে ফন্ট হলো শুধু লেখা স্টাইল নেওয়ার জন্য সেই স্টাইলটা ইংরেজির বিভিন্ন স্টাইল হতে পারে বাংলার বিভিন্ন ফন্ট থাকতে পারে যেই স্টাইলে আমরা লিখতে চাই সেটা আমাদের এই ফন্ট থেকে সংগ্রহ করে নেব আমরা আজকে আর শিখবো না পরবর্তীতে আমাদের যে কাজগুলো আছে subscript superscript font colour font design এবং প্যারাগ্রাফ মোডে পরে চলে আসবো আরেকটা ক্লাসে আমরা এই ফন্ট ফরমেটিংটা শেষ করব ফন্ট বাটনটা শেষ করব আজকে এই পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন